জোয়ানদের চাইতে মুরব্বীরা থাকতো বেশি এখন মুরব্বীর চাইতে জোয়ানরা বেশি জোয়ানদের দ্বারা ইসলামের খেদমত হওয়া সম্ভব ঠিক কিনা বলি আরে আমাদের ইসলাম মেনেছিল ঠিক না কিছু কিছু বেইমানরা ইসলাম না মানাটাকে আধুনিকতা মনে করে আধুনিক আবু পার্থক্য নাই আপনারা ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ ইসলাম চিরজীবন থাকবে ইনশাআল্লাহ ইসলামী কৌয়ার দান করুন ইমানি কৌয়ার দান করুন ভয় পাবো কাকে বলেন খাইকা করিকা জমিন টাকা নেতারও না নেত্রীরও না রাজনীতিরও গ্রাম ভিন্ন জেলা ভিন্ন আমরা ভিন্ন রসুল ভিন্ন এক যদি হয়ে থাকি এক রসুলের যদি হয়ে থাকি আমাদের বিএনপি কোনো বিষয় না বিষয় আমল সাহস যদি কেউ দেখায় এই আমল আল্লাহ ফেলে দিবে আমাদের দরকার আপনি ইসলামের পথে আচ্ছা আচ্ছা শোনেন বেচারা করতে থাকতে করতে থাকতে সময় সময় নষ্ট করতেছি না এই রসুল যখন দুনিয়াতে যখন বেরোল নবী হিসাবে তখন আবু জাহেল সাহেব আবুলাহ প্রত্যেকেই ভেটু দিয়েছে যে মোহাম্মদ একটা এই মানুষ ওকে নবী বানাইল কেন কাউকে যদি কবুল করে তার চেহারার কারণে কবুল করে না তার ক্ষমতার কারণে কবুল করে না কবুল করে রাসূল নবী নবী হলেন এখন 40 বছর পর্যন্ত কাউকে কোনো কিছু বলেন না 40 বছরের পরে বা রাসূল দাওয়াত দেওয়া করলেন এখন আবু জাহেল বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে আরে আপনি পর্যন্ত আমাদের বিরুদ্ধে কিছু বলে না চল্লিশ বছরের পরে ইসলামের বিরুদ্ধে ইসলামের কথা বলতে যে আমাদের মুক্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছে তার মানে মোহাম্মদ পাগল হয়ে গেছে যদি কাউকে মনোনীত করে এই এলাকায় পাঠায় যে আমার আপনারা তাকে মর্যাদা দেন কেউ যদি তার অমর্যাদা করে মর্যাদাটা অমর্যাদাটা আমার করা আল্লাহ মানে, মানে হবে ঠিক এখন চল্লিশ বছর পর্যন্ত রসুলকে কেউ খারাপ বলে না চল্লিশ বছরের পরে এখন শুরু হয়ে গেল গালি গালাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জিনিসটা সহ্য হয় না এই জন্য আল্লাহ পাক এই জিনিসটাকে রসুল যে পাগল না এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায় দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করেছেন إن أول ما خلق الله القلم ثم قال له اكتب فجرى في تلك الساعة كائنا রাখার আদেশ দিলেন কাকে তখনও দুনিয়া সৃষ্টি হয় পঞ্চাশ হাজার বছর আগে কলম লিখলো গোটা দুনিয়াতে আসমান কয়টা হবে জমিন কয়টা হবে পর্বত কয়টা হবে সূর্য কতবার ডুববে ডুববে সব শিশু কলম লিখে দিল আল্লাহ আল্লাহ মানে কলমের সিল আমরা বাঙালি যেই পরিমাণে ঘুষ প্রিয় আমার সমর্থন আছে আমরা ঘুষ দিয়ে বলতাম ভাই আমার কোটা পাল্টা চেয়ারম্যান বানা দেওয়া কলম সব শিখে দিল আমি আল্লাহ কেন খাইলাম আমি রব্বুল আলামিন গোটা দুনিয়ার কসম খায় ডাকিয়া বলতেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বর যাকে আপনার কোনদিন পাগল না মুসলমান জঙ্গি না সন্ত্রাস না মুসলমানদের যারা জঙ্গি বলেন তারাই হলো সবচেয়ে বড় জঙ্গি আপনাদেরকে যারা রাজাকার বলেন তারাই হলো সবচেয়ে বড় রাজাকার যার জন্যই তো ওই যে আমেরিকায় ডাবল বাড়ি আছে মালয়েশিয়াতেও ডাবল বাড়ি আছে সেকেন্ড হোম আছে না নাই সন্ত্রাসী সন্ত্রাস